একটা ছেলে অতই বয়স সঙ্গে ভাইয়ের হাতটা ধরে বলল এসে বান ভেসেছে থাকতে দেবে তোমার ঘরে বাপ ছিল না মাটাও মূলো অগত্যা তাই রাখতে হলো বউ মেয়েরা মানতে নারী ঘর ঢোকালে অজানারে চোর যদি হয় চোখটা দেখো হায় বেচারা স্বজন হারা নয় অভিনয় এমন করি দিন যে কাটে হাই ফরমাস একটু খাটে প্রশ্ন করে হাজার শত অশিক্ষিত গরিব যত পড়বি নাকি সেসবের খরচ আছে দিস না ফাঁকি মেয়ের ছিল পুরনো বই নতুন কিছু আসলো খাতা বড়টা একটু গবেট ছোট কিন্তু পাল্টে চলে পাতার পাতা নিজেই নিজের গর্ব ভরি শিক্ষাগুরু অন্নদাতা বেশ কদিনে মানল সবাই ওরাও একটু সভ্য হল একসাথেতে কান্না হাসি চড়ুই ভাতি ওরাও সেদিন গিয়েছিল অবিশ্বাসকে অবহেলে তারা যে আজ ঘরের ছেলে আমায় মামা বউকে মাসি এসব দেখে আমরা হাসি হয় কি সেটা যতই বলো দুকান কাটা কদিন আগে আমার মেয়ে তাদের দিল যে ভাই ফোঁটা চলতে চলতে বছর পেরোয় সবাই নিজের নিজের ঘরে হঠাৎ গিন্নি চেঁচিয়ে ওঠে আমার যে হাট লকার থেকে এনেছিলাম বিয়ে বাড়ি যাবার তরে কোথায় গেল আলমারিতে পেলাম না তো শতেক ঝেড়ে আমিও খুঁজি এদিক ওদিক মেয়ের সঙ্গে সে দুই ছেলে সব কিছু হয় ওলট পালট কোথাও নেই সবাই বলে বউ আমাকে সরিয়ে নিয়ে বলল যে তার বিশ্বাস নেই হতেও পারে হার হাবাতে বস্তিবাসী ঠিক নিয়েছে চুপি সারে যতই ভাবি মন মানে না লণ্ডভণ্ড ঘরের কোনা দামি হাড়ের হদিস জেনে কোথায় যাবে হয়তো বা সেই তখন রেগে দেখব এবার ওদের আগে এক্ষুনি বল কোথায় গেল নইলে লাঠি যাবেই ভেঙে তাদের চক্ষু আকাশ পানি নেই উত্তর শুধু কেবল হাতটা নারী দেখবি নাকি সত্যি এবার ফেলবো মেরে তোদের দেখে ঘেন্না লাগে যা ঘর ছেড়ে বুকে যে সব গর্ব ছিল ইচ্ছে ছিল স্বপ্ন ছিল এক এক করে ঝরে যায় হারিয়ে আমি একার ওই দাঁড়িয়ে এলোমেলো এই দিনটাও দেখার ছিল ওই ছেলেটা চলে গেল যেমন ছিল ভাইকে ধরে অঝোর ধারায় বৃষ্টি সেদিন ধুচ্ছিল কি পাগল করে কেউ জানে না কোথায় যাবে কি আর খাবে কাল সাপড়া ঘরে ছিল চুরির জন্য কি আর ভাবে এমন সময় শাড়ির ভাঁজে গিন্নি হঠাৎ হাটটা পেল অল্প একটু খুশি এসেই দুঃখেতে মন ভরেই গেল দৌড়ে বেরোই বৃষ্টি মাথায় কেবল আধার যায় না দেখা কেউ কোথা নেই এধার ওধার বন্যা শুধুই দমিয়েছিল সে পারেনি ভাসিয়ে দিতে ভাবলে নিজের লজ্জা লাগে বিসর্জনাজ আমার হাতে